মধ্যরাতে তোমার কাছে তুলিলাম দুহা দাও হে খুদা মুসলিম জাতিরে রে হাজার মতরাতে তোমার কাছে তুলিলাম দুহা দাও হে খোদা মুসলিম রে তুমি না যা যদিও এ জাতি লিফ তো তোমার না ফর মানির অতই জলে যদিও এ জাতি লিপ্ত তোমার না ফর মানি রতই জলে তবুও তুমি আমাদের রাসোলের মত বলে মধ্যরাতে তোমার কাছে তুলিলাম দুহাত তাও হে খোদা মুসলিম জাতিরে তুমি না যা আর কত সব মজলো মেরার তো আর কত কাল সইবে তুমি মজলো মেরার তো হোদা তুমি কবুল কর মুদের ফরিয়াদ এ জাতির লাঞ্চনায় কি হবে না তোমার বদনা খোদা তুমি কবুল কর মুদের ফরিয়াদ এ জাতির লাঞ্চনা কি হবে না তোমার বদনা মতরাতে রাতে তোমার কাছে তুলিলাম দোহা بناؤ ہے خدا مسلم جاتی رے تمہیں نہ جا পর পর ইয়াহুদি জাতি কখনো কি গাইবে তোমার গর বর্বর জাতি কখনো কি গাইবে তোমার সা খোদা তোমার দয়ার পরিধি কতই না বিষা মধ্যরাতে তোমার কাছে তুলিলাম দুহা দাও হে খোদা মুসলিম জাতিরে দিও তুমি না যা খোদা তোমার দয়ার পরিদি কত না বিষা তারই মাঝে মুসলিম জাতিরে করো শামিলে খুদা তোমার দয়ার পরিধি কত না বিষা কারো মাঝে মুসলিম জাতিরে করো শামিল হার তোমার কাছে তুলিলাম দুহা দাও হে খোদা মুসলিম রে তুমি না যা